আমরা যখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানের দিকে থাকাবো স্পষ্টই দেখতে পাবো তারা এতটা উন্নতি করতে পারেনি যতটা সে পেরেছে সে এতটাই গুটিবাজ যে দেশ তাকে সাহায্য করেছিল যে দেশের সাহায্য ছাড়া সে উঠতেই পারছিল না আজকে সে সেই দেশকে পিছু ফেলে অনেক আগে চলে গেছে এবং সে এখন বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র সে এখন সারা পৃথিবীর জন্য রপ্তানির দিক দিয়ে সর্বপ্রথম হ্যাঁ ঠিকই ধরেছেন আমি চীনের কথাই বলছি বাংলাদেশে যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা পড়াশোনার জন্য একশো বাক্সাই ছাত্রছাত্রী ঝুঁকে পড়ে সেখানে আচীন তাদের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে বন্ধ করে দিয়েছিল এবং কয়েক বছর সেই প্রক্রিয়াটি চালু করে এবং সেই জন্য তারা তাদের কারিগরি শিক্ষার বিস্তার ঘটায় কারণ তারা চেয়েছিল এত জনগোষ্ঠী যদি আমরা জনসম্পদে রূপান্তর করতে না পারি তাহলে আমাদের দেশটি সারা পৃথিবীর সবচেয়ে পিছনে পড়ে যাবে এবং তারা সেই কাজটার জন্য সবচেয়ে বেশি সফল হওয়ার পিছনে কারণ ছিল তাদের কারিগরি শিক্ষা এবং উন্নত বুদ্ধিমান চীন একসময় তারা চাইতো যে আমাদের নিজেদের দেশে সমস্ত পণ্য উৎপাদন করে অর্থনৈতিক বাজারে আমরা আমাদের সারা পৃথিবীর তুলনায় আমরা সর্বোচ্চ ধনী হয়ে দেখাবো এবং সমাজতান্ত্রিক নিয়মে তারা সেই বিষয়টাই চালিয়ে যাচ্ছিল তাদের সরকার অনেকগুলো প্রতিষ্ঠান এবং কোম্পানিও সেই আন্ডারে তৈরি করেছিল কিন্তু সেই দিকটাতে তারা অনেকটা লাভবান হচ্ছিল না তাই বিশ্বের সকল নাম সকল দেশের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য আন্তর্জাতিক বাজারে সিট পাচ্ছিল না চীন এবং সে সময় তাদের সাহায্য করেছিল আমেরিকার ক্লিন্টন কিন্তু ক্লিন্টন যদি জানতেন যে বিশ বছর পর তাদের দেশকে চালিয়ে যাবে চীন তাহলে তিনি সেই সাহায্যটা কখনোই করতেন না যাই হোক বর্তমানে চীনের অবস্থায় আসি বর্তমানে চীন সারা বিশ্বের সমস্ত নাম করা প্রতিষ্ঠানকে নকল করে তাদের নকল কপি বানাচ্ছে মানে কাউন্টার পিট পণ্য আর সেই সব পণ্যগুলোর দাম আসল ব্র্যান্ডের তুলনায় গুণ কম মানে আসল পণ্য যদি আপনি কিনতে যান তাহলে দুই তিন গুণ দাম বেশি আর যদি আপনি চীনের নকল পণ্যটা কিনেন তাহলে দুই তিন গুণ দাম কম সুতরাং তারা তাদের দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে তাদের কোনো কিছু নিয়ে ভাবতে হয় না তারা আসলে কপি করে কপি করা মানে বোঝেন মানে তাদের কোনো কিছু ডিজাইন নিয়ে ভাবতে হয় না কোনো কিছু কীভাবে বানাবে সেই বিষয়টা নিয়ে ভাবতে হয় না কোনো কিছু কতদিন টিকবে কোথায় কোন যে জিনিসটা বসাবে সেই কিচ্ছু নিয়ে ভাবতে হয় না এবং সেই দিক থেকে তাদের অর্থনৈতিক বাজার অনেকটাই উন্নত কারণ তারা আসলে কোনো কিছু ভাবে না তারা শুধু কপি করে বসিয়ে দেয় এবং সেই কোম্পানিগুলো তাদের বিষয়ে কিচ্ছু বলে না ফেরুলো নামের একটি চকলেট কোম্পানি অবশ্য একবার মামলা করেছিল চীনের বিরুদ্ধে এবং তারা মামলায় জিতেও ছিল কিন্তু অন্যান্য ব্র্যান্ড কোম্পানি তো এত সময় নেই যে তারা কোম্পানি রেখে আদালতে ধরাধরি করবে বর্তমানে চীন ব্যবসায়িক উদ্দেশ্য নয় সারা পৃথিবীর রাজত্ব করার উদ্দেশ্যে বিভিন্ন দেশে পাড়ি দিয়েছে এবং তারা একটি ঘটনা করেছিল যেটি শ্রীলঙ্কায় এবং সেই শ্রীলঙ্কাতে তারা তাদের একটি কোম্পানি বসিয়েছিল এবং সেই কোম্পানি একশো কোটি ডলার ঋণ দিয়েছিল সেই এবং সেইখানে এক বছর পরেই তারা তাদের ঋণ ফেরত চায় কিন্তু একশো কোটি ডলার ঋণ শোধ করার মতো সেই মালিকের ক্যাপাসিটিতে ছিল না এবং মধ্যস্থতা করতে চলে আসে চীন সরকার এবং তারা অনুমোদন দিয়ে দেয় যে এই আগামী একশো বছর ব্যবহার করবে এই জায়গাটি এই কোম্পানিটি মানে এই জায়গার মালিকানা পেয়ে যায় চীন ব্যাপারটা দেখেছেন এখানে কিন্তু বিশাল ধরনের চুরি হয়েছে এটা তো একটা ঋণ দেওয়া নিয়ে ফাঁকিবাজি হয়েছে এবং সেই কারণে চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলাও হয়েছিল যে চীন সারা বিশ্বকে দখল করতে চাইছে কিন্তু সেখানে অবশ্য কোনো লাভ হয়নি এবং আসল পণ্যের তুলনায় মানুষ নকল পণ্যের দিকেই হই হই করে দশে পড়বে এবং নকল পণ্য কিনবে কারণ এগুলোর তো দাম অনেক কম কারণ চীন এগুলো কপি করে বানিয়েছে আর সেগুলোর মান যে কিরকম সেগুলো তো আমরা মার্কেটে গেলেই বুঝতে পারি অন্যান্য দেশের তুলনায় চীন সম্পর্কে এতগুলো কথা বলার জন্য আপনারা ভাবতেই পারেন এগুলো কেন অবশ্যই এগুলো প্রাসঙ্গিক কথা আমি ভিডিওলে থামনেনি বলেছি যে এই ভিডিওটা বলা হবে দুই সাল আপনি কি করে কাটাবেন সেই বিষয়টা নিয়ে তাহলে মূল কথায় ফিরে আসি দুই সাল কাটানোর আগে আমি বলেছি চীনের কয়েকটি উন্নয়নশীল হওয়ার ধাপসমূহ এবং আমি বলেছি যে তাদের উন্নয়ন হওয়ার পিছনে যে কারণটা সেটা হচ্ছে তারা প্রযুক্তিকে কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টা ভালোভাবে আয়ত্ত করতে পেরেছিল এবং এখনও যদি আমরা ইলেকট্রনিক গাড়ির দিকে তাকাই ইলেকট্রনিক গাড়ি বিক্রিতে চীন কিন্তু সারা বিশ্বের সবগুলো দেশের চেয়ে প্রথমে এবং তারা সর্বপ্রথম এবং সর্বোচ্চ বেশি গাড়ি ব্যবহার করছে বেশি গাড়ি উৎপাদন করছে এবং বেশি গাড়ি ব্যবহার এবং বিক্রি করতে পারছে তাদের দেশে এবং এটা প্রমাণ করে যে তাদের প্রযুক্তি প্রেমের কারণে তারা কিন্তু অনেক এগিয়ে গেছে এবং তাদের দক্ষ জনশক্তি এবং বিভিন্ন সাময়িক প্রচেষ্টা এবং তাদের সরকারের যে একটা সুন্দর নীতিমালা রয়েছে সেই নীতিমালার প্রেক্ষিতে তারা কিন্তু তাদের উন্নয়নটা চালিয়ে যেতে পারছে এবং সে কারণে আমি আপনাদের বলবো দুই সালে আপনাদের এসে আসলে কোন জিনিসগুলো ফলো করতে হবে এবং কোন জিনিসগুলো করা যাবে না তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কারিগরি শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে আমাদের দু সালে আমাদেরকে এমন খেলা শিখতে হবে যেই খেলায় আমরা প্রযুক্তি নিয়ে খেলতে পারবো এবং প্রযুক্তি আমাদের হাতিয়ার হবে সেই হাতিয়ার দিয়ে আমরা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিব অবশ্যই আমরা পারবো কেননা আমরা বাঙালি আর বাঙালিদের নাম ডাক রয়েছে সারা বিশ্ব জুড়ে বাঙালি সাইলে কি না করতে পারে বাঙালি সাইলে সব কিছু করতে পারে তাহলে কাজে লেগে পড়ুন আস্তে আস্তে প্রযুক্তির এমন কিছু সিস্টেম আছে আমি আপনাদের কয়েকটা সিস্টেমের কথা বলি যেটা একটা পুরো রোবট বানানোর জ্ঞান যেটা একটা পুরো কম্পিউটার বানানোর জ্ঞান একটা কম্পিউটার সিস্টেম বানানোর জ্ঞান আমরা অনেকে হয়তো সেই বিষয়টা জানি না কিন্তু ভাই সব বিষয় চাইলে শেখা সম্ভব আমি আপনাকে মোটিভেশন বা ইন্সপায়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি না আমি এই জন্য বানাচ্ছি যে আপনি দু সালের দিনগুলোতে আসলে কোন বিষয়টা নিয়ে যুদ্ধ করবেন আপনার কোন জিনিসটা আপনার অস্ত্র হওয়া উচিত এবং আপনি সামাজিক সামাজিক যোগাযোগ সাইটে সারা দিনটা কাটিয়ে দিন অথবা অন্য কোথাও আপনি সারা দিন কাটিয়ে দিন তাহলে যে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে সেই বিষয়টাও কিন্তু আমি আপনাকে বলছি না আমি আপনাকে পরবর্তী ভিডিওতে বলবো যে সামাজিক যোগাযোগ সাইটগুলো কিভাবে আমাদেরকে পণ্য বিক্রি বানিয়ে বা পণ্য বানিয়ে কিভাবে আমাদের ব্যবহার করছে সেই বিষয়গুলো নিয়ে এবং ভিডিও শেষে আমি শুধু একটা কথা বলতে চাই প্রযুক্তিকে শিখুন দু সাল আমাদের সেই জিনিসটাই শিখতে বলছে আপনি যাই করেন না কেন প্রযুক্তি কোনো একটা জিনিস শিখুন এবং সেই বিষয়টা নিয়ে আপনি গবেষণা করুন এবং সেইটার ব্যবহার সঠিক জায়গায় করুন আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে শুধুমাত্র তোমার সাফল্যে আজকের ভিডিও এই পর্যন্তই এবং আমি সবশেষে একটা কথা বলতে চাই আপনারা অবশ্যই নতুন কিছু শিখুন নতুন কিছু করার চেষ্টা করুন এবং আমাদের